ফিরে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে ওয়ালটন একটি স্টেবিলাইজার বা প্রোটেক্টর তো এটা হচ্ছে জিনিসটি সম্পূর্ণ ওকে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে Walton protector W B S G one five model তো এটা আউটপুট রেজিস্ট্রেশন ঠিকই দিচ্ছে এখানে কিন্তু আউটপুট যেই প্লাগটি রয়েছে মানে সকেটটি রয়েছে সেখানে কোনো কারেন্ট নেই দেখতে পাচ্ছেন আমি শীর্ষ দিয়েই দেখছি যাতে করে আমাকে শর্ট না করে এবং এখানে দিলেই আমার সেই জেলে উঠবে তো এটা আমরা এখন ঠিক করব আপনাদেরকে দেখা আমরা শুরু করি তার স্ক্রুগুলো আমি এখন খুলে নিয়েছি কারণ যাতে ঝটপটে এই জিনিসটা আপনাদেরকে দেখানো যায় এবং এই যে বড়িটি আসলে অনেকটা কি করছে অনেকটা সুন্দরই করছে দেখার মতো। খোলাটাও অনেক কষ্টদায়ক করে নিলাম এবং কাস্টমার দেখেছে বাড়িতে চলে ঠিক কিন্তু ভোল্টেজ মানে আউটপুট হচ্ছে না যার কারণে এটা বৃষ্টি চলছে না আগে দেখে নিই আসলে এটা কি করে নিই Zé que não tá procurando mim não. Algo comprende los sentidos. Apa sen? Ama da. Ama da. ভাই আমাকে ডিসপ্লেটা মনে একটু সমস্যা আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন তবে আমার এখানে একটু আলো সমস্যা যার কারণে প্রবলেমটি তো আপনাদেরকে আমি আর একটু আগায় নিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এটার সার্কিটটি এবং আমরা এখন এটা খুঁজে বের করবো যে আসলে কি কারণে এটার আউটপুটটি দিতেছে আমি রিপেয়ারিং শেষে আপনাদেরকে আবার দেখিয়ে দেবো এটা আসলে তেমন কিছু হয়নি এটা শুধু একটু সংসাম রয়েছে জ্বালাই করে দিলি আমরা এখানে হিন্দু সংসার জ্বালাই করে দেবো হিন্দু সংসার তাদের করে তাহলে কাজটি পর্যন্ত কি তো সম্মানিত দর্শক আমরা এটি সম্পূর্ণ উঠে করতে সক্ষম হলাম এখন আমাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন আবার এটা আসলেই ওকে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী